নমস্কার প্রিয় দর্শকবৃন্দ মৎস্যবতার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শকবৃন্দ আপনারা জানেন যে পরম পবিত্র বেদ মানবজাতির চিরশাশ্বত সংবিধান এই সিরিজের ধারাবাহিকতায় ইতিমধ্যেই প্রথম পর্বের প্রথম অংশ দ্বিতীয় পর্বের প্রথম অংশ দ্বিতীয় পর্বের দ্বিতীয় অংশ এবং তৃতীয় পর্বের প্রথম অংশ প্রকাশ করা হয়েছে তাই এবার চলে এলাম তৃতীয় পর্বের দ্বিতীয় অংশ নিয়ে গত তৃতীয় পর্বের প্রথম অংশের আলোচ্য বিষয় ছিল বিদেশি মনীষীগণ তথা আরবি কবি লাবিবিন ই আক্তা বিনি তুরফার কর্তৃক বেদের প্রশংসা আর আজকের তৃতীয় পর্বের এই অংশে থাকছে বিদেশি মনীষীগণ তথা বিশ্ববিখ্যাত ও বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন কর্তৃক বেদ প্রশংসা তবে হ্যাঁ চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওটির ডান দিকে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে চেপে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একই সাথে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি চেপে আমাদের সাথে যুক্ত থাকুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটি অবতার আপনারা দেখছেন মৎস্য অবতার অসত্য প্রতারণা ও মিথ্যার বিরুদ্ধে একটি প্রতিবাদী চ্যানেল মৎস্য অবতার প্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে গত তৃতীয় পর্বের প্রথম অংশে বিদেশি মনীষীগণ তথা একজন আরবি কবি কর্তৃক বেদ প্রশংসা দেখিয়েছি আজকের এই পর্বে আমরা জানব বিদেশি বিভিন্ন মনীষীগণ কর্তৃক তথা বিশ্ববরেণ্য বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন কর্তৃক বেদের প্রশংসা তো এই জন্য ধৈর্য সহকারে প্রিয় দর্শকবৃন্দ আপনারা ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত নাম্বার এক এবার জেনে নেব বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্যার অ্যালবার্ট আইনস্টাইন বেদ সম্পর্কে কি অভিমত ব্যক্ত করেছেন বেদের সংখ্যাতত্ত্বের সর্বপ্রথম উল্লেখ প্রসঙ্গে তিনি বলেছেন আমরা আর্যদের প্রতি কৃতজ্ঞ কেননা তারা সংখ্যা আবিষ্কার করেছেন যা ছাড়া বিজ্ঞানের কোনো আবিষ্কারই সম্ভবপর হতো না নাম্বার দুই সুপ্রসিদ্ধ অধ্যাপক হিরেন প্রফেসর হিরেন নামক একজন ঐতিহাসিক বিদ্যান তিনি তার গ্রন্থ হিস্টোরিক্যাল রিসার্চেস ভলিউম নাম্বার যার পৃষ্ঠা সংখ্যা একশো সাতাশ এ লিখেছেন they the Vedas are without doubt the oldest works composed in Sanskrit Even the most ancient Sanskrit words allude to the Vedas as already existing. The Vedas stand alone in their solitary splendor, standing as beacon of divine light for the onward march of humanity. Number তিন আমেরিকার থরিও নামক একজন সুপ্রসিদ্ধ বিজ্ঞান লেখক বেদের মহত্ব সম্পর্কে বলেছেন যখন আমি বেদ পড়ি তখন এক অপ্রাকৃত আলোক যেন আমায় আলোকিত করে এটি এমন একটি গ্রন্থ যাতে কোনো বিভেদ নেই এটি সকল দেশ সকল জাতি সকলের জন্য যেন ঈশ্বরীয় জ্ঞান অর্জনের এক রাজকীয় পথ কথাবার্তা আয়ারল্যান্ডের সুপ্রসিদ্ধ কবি এবং দার্শনিক ডক্টর জেমস কৌশিক তার পার্ট টু পিস নামক বইতে ষাট পৃষ্ঠায় বৈদিক আদর্শের উচ্চতর বর্ণনা করে বলেছেন on that Vedic ideal along with its ideal along with its inclusiveness with absorbs and annihilates the causes of antagonism its sympathy, which wins hatred any from itself. It is possible to rear a new earth in the image and likeness of the eternal heavens. Part 2 piece by Dr. James Coulson, page 66. Number পাঁচ এবার দেখব রুশের জগৎ বিখ্যাত টলস্টয় এর বেদের প্রতি কী পরিমাণ শ্রদ্ধা ছিল রুশ নিবাসী লিও টলস্টয় জগৎ প্রসিদ্ধ বিচারক এবং লেখক আলেকজান্ডার সিপম্যান নামক টলস্টয় সংগ্রহালয়ের অনুসন্ধানী বিদ্যান তার Leo Tolstoy and the Indian epics নামে লেখাটি পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল তার দ্বারা লিও টলস্টয়ের বেদের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে শিপম্যান উক্ত লেখাটিতে বলেছেন Leo Tolstoy was deeply interested in ancient Indian literature and its great epic the themes of the Vedas were the first to attract his attention appreciating the profundity of the Vedas Tolstoy gave particular attention to those cantos which deal with the problems of ethics, a subject which interested in deeply. He subscribed to the idea of human love which pervades the Vedas. With their humanism and praise of peaceful labor. Tolstoy, the artist, was moreover delighted with the poetic treasure and artistic imagery which distinguish those outstanding Indian epics. He, Tolstoy, ranked the Vedas and their later interpretation, the Upanishad, with those of acted works of world art which have never failed to appeal to all nationalities in all if and which therefore represent true art. Tolstoy not only read the Vedas but also their teachings in Russia. He included many the saying of the Vedas and the Upanishads in his collections. Range of reading. Show of wise men's and others number ছয় জার্মানের বেদ বিশেষজ্ঞ পণ্ডিত ভিন্টারনিটস তার বিখ্যাত গ্রন্থ history of Indian literature volume number একতে বলেছেন it the Vedas does not means one single literary work as far instance the word Quran nor a complete collection of a certain number of books complied at some particular time as the word Bible or as the word Tripitaka the Bible of the Buddhist but a whole great literature which arose in the course of many centuries and through centuries has been down from generation of generation by verbal transmission history of indian literature volume number 1 অর্থাৎ বেদ বলতে একটিমাত্র পুস্তককে বোঝায় না যেমন কোরআন বলতে বোঝায় অথবা বাইবেল বলতে বৌদ্ধদের বাইবেল স্বরূপ ত্রিপিটক বলতে যেমন কোনো এক সময়ে কয়েক খণ্ডে একত্রে সন্নিবেশপূর্বক একটি ধর্মগ্রন্থ রচনা বোঝায় বেদ বলতে তেমন কোনো গ্রন্থ বোঝায় না বেদ একটি বিশাল অখণ্ড সাহিত্য যা যুগ যুগ ধরে গড়ে উঠেছে এবং যুগ যুগ ধরে গুরু শিষ্য পরম্পরায় মুখে মুখে চলে আসছে আমেরিকার প্রখ্যাত বিদেশি মহিলা লেখিকা ইলা হুইলার উইলক্স একটি লেখাতে বেদ সম্পর্কে উল্লেখ করেছেন যা নিম্নরূপ we have all heard and read about the ancient religion of India it is the land of the great Vedas the most remarkable works containing not only religious ideas for a perfect life but also facts which all the science has since proved true electricity radium electronics airship all seems to be known to the seers who found the Vedas অর্থাৎ ভারতের প্রাচীন ধর্ম সম্পর্কে আমাদের বহুজনার অধ্যয়ন আছে এটা পবিত্র বেদের মহৎ ভূমি বেদ শুধুমাত্র অসাধারণ জীবন দর্শনের জন্য ধর্মীয় ধারণার জন্যই অবিস্মরণীয় নয় বরং অবিস্মরণীয় সেসবের জন্য যা বিজ্ঞানে সাম্প্রতিককালে সত্য বলে প্রমাণিত এই যেমন বিদ্যুৎ বিচ্ছুরণ পরমাণু বিমানবিদ্যা সবাই যেন বেদের ঋষিদের জানা ছিল নাম্বার আট বিখ্যাত আমেরিকান দার্শনিক উইলিয়াম জেমস বলেছেন বেদ হচ্ছে শল্যবিদ্যা শারীরবিদ্যা প্রকৌশল গণিত সঙ্গীত সংস্কৃতি সকল কিছুর এক মিলিত সমাবেশ যেন এক জীবন্ত বিশ্বকোষ নাম্বার নয় এখন প্রখ্যাত জার্মান সংস্কৃত বিষয় ম্যাক্স মুলার আমাদের বেদ সম্পর্কে কি বলেছেন একটু দেখে নিই পৃথিবীতে বেদ ও উপনিষদের মতো এত প্রণোদনাপূর্ণ এত অতিমানবে বই আর নেই তিনি বলেছেন নাম্বার দশ আর এক জার্মান দার্শনিক সফেন হাওয়ার আর্থার সোফেন হওয়ার আপনারা সকলেই তাকে জার্মান দার্শনিক হিসেবেই চিনে থাকবেন তিনি বলেছেন Vedas are the most rewarding and the most elevating book which can be possible in the world. Number এগারো বেদ সম্পর্কে ভলতেয়ার বলেছেন বেদ হলো মানব সভ্যতার জন্য সবচেয়ে মূল্যবান উপহার যার জন্য পাশ্চাত্য সবসময় প্রাচ্যের নিকট কৃতজ্ঞ থাকবে নাম্বার বারো আলফ্রেড রাসেল ওয়ালেস তিনি বলেছেন এটা খুবই আশ্চর্য যে বেদের ভাষাশৈলী এতই নিখুঁত ও সৌন্দর্যমণ্ডিত যে আধুনিককালে আমাদের মিল্টন শেক্সপিয়ার বা টেনিসনকেও এর কাছে কম মনে হয় নাম্বার তেরো ফ্রেডরিক ভন সেলজেন তিনি বলেছেন সকল বুদ্ধিবৃত্তি রাজনীতি অর্থনীতি সকল ধর্মের ধারা বেদ থেকেই প্রবাহিত এমনকি অসামান্য গ্রিক সভ্যতাকেও এর কাছে বিবর্ণ মনে হয় নাম্বার চোদ্দ প্রফেসর মরিস ফিলিপ তার the teachings of the Veda গ্রন্থে বলেছেন নিঃসন্দেহে ঋগ্বেদ মানব সভ্যতার সর্বোচ্চ গরিমাময় রাজপথ নাম্বার পনেরো এছাড়া গুইগুয়ালো তিনি বলেছেন ঋগ্বেদ মানবতা সর্বোচ্চ পথের সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক নাম ষোলো ডক্টর জিন লিসি বলেন মূল্যবান রত্নগুলো অনন্ত নয় আদিকালের লোকেরা স্বর্ণ রৌপ্য হীরক স্থাপত্য ব্যবহার করত নিজেদের অমর করে রাখার জন্য আর্যগণ সে পথে যাননি তারা রেখে গেছেন সবচেয়ে বিশাল নিদর্শনটি শব্দ মিশরীয়রা অমরত্বের জন্য পিরামিড বানিয়েছিল আস্থা মরুঝরে ক্ষয়ে গেছে স্থাপত্য ধসে পড়েছে ভূমিকম্পে স্বর্ণ লুট হয়ে গেছে কিন্তু আজও বেদ মানব সভ্যতার এক অনন্ত তরঙ্গের ন্যায় প্রবাহিত হয়ে চলেছে নাম্বার সতেরো এছাড়া ফ্রান্সের এক বিখ্যাত বিদ্যান লেখক ও ধর্মতত্ত্ববিদ লুইস জেকুলিও তিনি তার সেই বিখ্যাত গ্রন্থ দ্য বাইবেল ইন ইন্ডিয়া গ্রন্থের এক নং পৃষ্ঠায় বিভিন্ন মত সম্প্রদায়ের গ্রন্থের সাথে বেদের তুলনা করে বলেছেন astonishing facts the Hindus revelation Veda is all of all revelation the only one whose ideas are in perfect harmony with modern science as it proclaims the slow and gradual formation of the world the Bible in India by Louis Jacolliot volume number two and page number one অর্থাৎ আশ্চর্য বুঝতে পারলাম যে যত ঐশ্বরিক গ্রন্থের কথা শোনা যায় তাদের মধ্যে বেদই একমাত্র যার সকল ধারণা আধুনিক বিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ একমাত্র এটি জগতের ক্রমান্বয়ে উন্নতির পথ ঘোষণা করে the Bible in India by Louis Jacolliot volume number two and page number one এভাবে রেফারেন্সের পর রেফারেন্স একাধিক রেফারেন্স দেওয়া সম্ভব যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে বেদ কত মহত্বপূর্ণ ও বিজ্ঞানসম্মত গ্রন্থ সুতরাং বেদ যে মানব জাতির চির শাশ্বত সংবিধান সেটা ভারতীয় ও বিদেশি ভারতবর্ষের বাইরের পাশ্চাত্য পণ্ডিতগণ দার্শনিকগণ বিজ্ঞানী তথা গবেষকগণ কর্তৃক প্রমাণিত তাহলে প্রিয় দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বের নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের শুভকামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার ধন্যবাদ সবাইকে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি